সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি সব থেকে লো কম্পিটিশনের একটা সার্ভিস নিয়ে এই সার্ভিসটা আমি টোটালি আপনাদেরকে শিখাবো আজকে এবং এটা কিভাবে আপনি এই কাজটা করতে পারেন সেটার এ টু জেড আজকের ভিডিওতে থাকবে এই ভিডিওটা কাদের জন্য আমি যদি বলি এই ভিডিওটা একদম যারা টোটাল কথা কাজ করতে চায় না মানে টোটাল একদমই অলস লোক তাদের জন্য এই ক্লাসটা কারণ হচ্ছে এই ক্লাসটা ওয়ালাসদের জন্য কেন কারণ হচ্ছে জাস্ট কপি পেস্ট করে ইনকাম করবে এরকম একটা সিস্টেম আমি দেখাতে যাচ্ছি তো এটা যে কেউ করতে পারবে আপনার বাসার যদি বাচ্চাও থাকে একটা বাচ্চা ওয়ানে পরে বা টুতে পরে তাকেও যদি কম্পিউটারের সামনে এনে দেন যে এই কাজটা কিভাবে শেখাচ্ছে তুমি একটু শিখে আমার এই কাজটা করে দাও তাহলে তারা করতে পারবে একদমই বেসিক লেভেলের যার কোনো প্রকার এই ধরনের কাজের প্রতি আইডিয়া নাই বা পূর্বে কোনো কাজ করে নাই ফ্রিলান্সিংয়ে তো আপনারা চাইলে এই কাজটা শিখে আপনারা মার্কেট প্লেসে নামতে পারেন তো একটা সার্ভিস দিয়েও কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আর এই সার্ভিসে প্রতিযোগী খুবই কম বাংলাদেশি খুবই কম পাবেন ইন্ডিয়ান খুবই কম পাবেন পাকিস্তানি বেশি পেতে পারেন চলুন আমরা দেখি এই কাজটা কিভাবে করতে হয় এবং কাজটা কি কাজটা হচ্ছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং এটা অনেকেই আছে যারা আজকে নতুনই শুনতেছে নতুনই শোনার কিছু নাই আমরা অনেক আগে থেকেই এটা করতেছিলাম আমরা প্রথমে আমরা কি করতাম গুগল ম্যাপ তৈরি করতাম গুগল বিজনেস ম্যাপ তৈরি করতাম বা গুগল বিজনেস সাইট তৈরি করতাম এরকম অনেক কাজ ছিল গুগলের তো সেম এটাও একটা কাজ এটাই মনে হয় আমি বাংলাদেশের ভিতরে প্রথম যে আপনাদের গুগল ম্যাপ স্ক্র্যাপিংয়ের কাজটা শেখাচ্ছি চলুন আমরা দেখি সার্ভিসটা ফাইবারে কীরকম চাহিদা আছে এবং এই কাজটা করে কি ইনকাম করা যাবে কিনা বা কেউ করতেছে কিনা তো যেহেতু সার্ভিস কম এখানে মানুষও কম আছে তো আমরা লিখবো হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে গুগল তো আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপিং লেখার পরে আমরা সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো আশিটা সার্চ রেজাল্ট বের হয়েছে মানে আপনার প্রতিযোগী মাত্র ছয়শো আশি জন এবার যদি আপনি অনলাইনে দেখেন তাহলে দেখেন আপনার প্রতিযোগী মাত্র ছয়ষট্টি জন আপনি কিন্তু গিক পাবলিশ করার সাথে সাথে একদিনের ভিতরে কিন্তু আপনি ফার্স্ট পজিশনে চলে আসলেন বুঝতেছেন ব্যাপারটা আপনি একদিনের ভিতরে ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন যেহেতু এখানে সার্ভিস সংখ্যা খুবই কম তো এখানে দেখেন এই একজন চারশত চুয়ান্নটা কাজ কমপ্লিট করছে গুগল ম্যাপ স্ক্র্যাপিংয়ের কাজ দেখেন তিনি চারশত চুয়ান্নটা কমপ্লিট করছে বর্তমানে চারটা অর্ডার আছে তো এই কাজটা আপনার সর্বোচ্চ দশ মিনিট লাগবে একটা কাজ করতে তো দশ মিনিটের ভিতরে আপনি মোটামুটি কাজটা করে ফেলতে পারবেন মানে কপি পেস্ট আপনাকে কোনো প্রকার স্কিলের প্রয়োজন নাই জাস্ট আপনি কপি পেস্ট করবেন তো তিনি কি করতেছে দুইশো দুইশো ম্যাপের ডাটা সংগ্রহ করে দিবে আর কি দুইশো ম্যাপের ডাটা সংগ্রহ করে দিবে তো বিনিময়ে পাঁচ ডলার নিতে মানে দুইশো ম্যাপ তৈরি করতে আপনার সর্বোচ্চ এক ঘন্টার মতো লাগতে পারে আপনি যদি সময় দিয়ে করেন আর সময় নিলে একটু বেশি লাগে প্রথম অবস্থায় আপনি না বুঝলে একটু সময় লাগতেই পারে তো এখানে অনেক টুলসের ব্যাপার স্যাপার আছে যদি টুলস না করতে চান ম্যানুয়ালি করতে পারবেন সমস্যা নাই টুলস নিয়ে আজকে আমি কথা বলতেছি না তো এখানে দেখেন তারা এইভাবে কাজগুলো করতেছে তো এখানে দেখেন নব্বই ডলারে দশ হাজার মেলের অ্যাড্রেস দিতেছে সময় নিছে কত তিন দিন এগুলো করা যাবে একদম সিম্পল ঠিক আছে একদম সিম্পল করা যাবে তো আমরা দেখি কিভাবে এই কাজগুলো করা যায় তো এখানে দেখেন আমরা কিন্তু আরও অনেকগুলো দেখেন এখানে দেখেন এই একজন চারশো একচল্লিশটা কাজ কমপ্লিট করছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং এই একজন পাঁচশো ছিয়াশিটা করছে এই একজন একশো তিরানব্বইটা করছে ছয়টা করছে দশটা করছে টপ লিডের সেলারও আছে সাঁত্রিশটা করছে যদি এই কাজটা যদি নাই থাকতো তাহলে এরা এত কাজ কই থেকে পায় এটা কোথেকে এলো বলেন এটা থেকে এলো তো সমস্যা নেই এই কাজটা প্রচুর চাহিদা আছে তো আপনি চাইলে এই কাজটা শুধুমাত্র শিখে আপনি মার্কেট প্লেস দাপায়া বেড়াতে পারেন যেহেতু এই সার্ভিসটা এখন খুব একটা নাই তো আপনি খুব দ্রুত আপনি কাজটা শিখে মার্কেট প্লেসে কিন্তু নামতে পারেন ঠিক আছে দেখেন তিনি কিন্তু অনেক কাজ দেয় কিন্তু তিনি কিন্তু সব থেকে এই অর্ডারটা বেশি পাচ্ছে তার প্রফেশন একমাত্র গুগলের ম্যাপ নিয়েই ঠিক আছে আর কোনো কাজ নাই চলুন আমরা দেখি কাজটা কীভাবে করতে হয় তো আমি আমার একটা ইয়েতে চলে যাব আমার ব্রাউজারে চলে যাব ধরেন আমার এই কাজটা করার জন্য বাইরের কাছ থেকে আপনাকে কিছু জিনিস নিতে হবে যেমন কোন সিটির লোকেশন বা কী ধরনের নিশ বা কী ধরনের ডিটেলস চাচ্ছে বা ম্যাপের স্ক্যাপিং করতে চাচ্ছে ক্যাটাগরি হয় না বিজনেসের হতে পারে রেস্টুরেন্ট বিজনেস হতে পারে হতে পারে জিমের বিজনেস তো আমরা যদি লেখি হচ্ছে জিম জিম তো জিম লেখি ওকে অথবা রেস্টুরেন্ট লিখতে পারি ওকে আমরা জিমই লেখি জিম তো আমার নিচটা হচ্ছে জিম হুম তো আপনি ধরেন আপনি গুগল আসবেন গুগল আসার পরে এখানে আপনার একটা নিশ বের করতে হবে এটা বাইরকে বলবেন যে তোমার কি রিলেটেড তুমি লো মানে স্ক্র্যাপিংগুলো করতেছে ম্যাপ স্ক্র্যাপিং করতে চাচ্ছ এটা নিচটা বলো অথবা কিওয়ার্ডটা বলো হতে পারে জিম হতে পারে হতে পারে কার হতে পারে রেস্টুরেন্ট হতে পারে এটা বিভিন্ন সিটি হয় যদি আপনার সিটি হয় সেটা আমি দেখাবো নিউ ইয়র্ক আসে আপনি চাইলে অন্য কান অন্য সিটিগুলো করতে পারেন যখন লেখেন ইউএসএ ইউএসএর অল সিটি ইউএসের অল সিটি লিখলে কিন্তু আপনি একটা লিস্ট পেয়ে যাবেন ধরেন আমি এখান থেকে একটা লিস্ট নেই ওকে এখান থেকে আমি একটা লিস্ট নেই আপাতত ওকে ধরেন নিউ ইয়র্ক আছে আমরা ক্যালিফোর্নিয়া নেই হ্যাঁ ক্যালিফোর্নিয়া কপি করি কপি তো আমি চাচ্ছি ক্যালিফোর্নিয়া সিটিতে যারা যারা আছে তাদের জিম নিয়ে যারা কাজ করতেছে তাদেরগুলো আমি লিস্টগুলো সংগ্রহ করতে চাচ্ছি তাহলে আমি এখানে কি করব এখানে gym in new sorry California তো আমি লিখলাম gym in California California city okay আমি এটা লিখে সার্চ করলাম তো এবার দেখেন ক্যালিফোর্নিয়ার যতগুলো জিম নিয়ে কাজ করতেছে মোটামুটি তাদের কিন্তু আমি লিস্টগুলো পেয়ে যাব কোথায় পেয়ে যাব এখানে দেখেন তো আমি এবার কি করব এখান থেকে মোর বিজনেস আমি এখানে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন কত ম্যাপ চলে আসছে দেখছেন কত ম্যাপ চলে আসছে তো আপনি কিন্তু এইভাবে স্ক্যাপিংগুলো করতে পারেন তো আমরা কি করব ধরেন এই একটা হয়ে গেল এগুলো কারা করে জিমের দেখবেন যে বিভিন্ন জিমের যন্ত্রপাতি তৈরি করে এরকম কোম্পানি থাকে তারা কিন্তু এই জিম নিয়ে যারা কাজ করতেছে বা জিম করাইতেছে এরকম প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তারা কল করে মেল করে তাদের সাথে দেখা করে দেখা করে কিন্তু তাদের প্রোডাক্টগুলো তাদের মাধ্যমে সেল করে আপনার কাজ সেল করা না আপনার কাছে হলে তাদের তথ্যগুলো সংগ্রহ করে আপনি তাদের কাছে পৌঁছায় দেওয়া ঠিক আছে আপনাকে একটা অ্যামাউন্ট দিবে আপনি চল্লিশটা পঞ্চাশটা ম্যাপ বের করে দিয়ে আপনি এই কাজগুলো করে দিবেন জামালে শেষ বুঝতেছেন ব্যাপারটা আপনাকে মাথা কামাইতে হবে কিনা তার প্রোডাক্ট বেসবে কিনা না বেসবে সেটা তার ব্যক্তিগত বিষয় তো এটা করার জন্য আমাদের কি কি লাগবে ধরেন আমি নিউ ক্যালিফোর্নিয়া সিটিতে আমি কিন্তু আমি লিস্টগুলো বের করছি এইভাবে চিন্তা আপনি চাইলে ক্যালিফোর্নিয়া বের করতে পারেন আলাবামা বের করতে পারেন আরও ইউএসের যত স্টেট আছে সবগুলো লিস্টগুলো কিন্তু আপনি এইভাবেই স্টেপ বাই স্টেপ বের করতে পারেন ঠিক আছে তো এটা আশা করি আপনারা বের করতে পারবেন এখানে যদি তাহলে আপনাকে কী চেঞ্জ করতে হবে শুধু সিটি নাম চেঞ্জ করতে হবে এবং আপনার ক্যাটাগরি মানে নিচটা আপনাকে বের করতে হবে এই দুইটাই কিন্তু আপনার কাজ আর কোনো কাজ নাই তো আমি এটা বের করলাম আমি এবার একটা এক্সেল তৈরি করে দিব যে এটার কীভাবে প্রুফটা তৈরি করতে হয় তো প্রুফ এই কাজটা তো সবাই জানবে এখন তো সবাই মনে করতেছে যে না এটা তো একদম সহজ আমি আজকে থেকে শুরু করে দিই তাহলে তো কাজের জন্য একটা প্রুফ দরকার বায়ারকে দিতে হবে তো নাকি এটা কিভাবে দিবেন বায়ারদের প্রুফের ভিতরে মানে হচ্ছে আমরা যে প্রুফটা দিব কাজের সেটার কি কি থাকবে সেগুলো আমি এখন দেখাব তো আমরা এখানে একটা আমরা গুগল ড্রক ফাইলে চলে আসব গুগল ড্রক ফাইল থেকে সরি গুগল ড্রাইভ থেকে আমরা চলে যাব হচ্ছে গুগল এক্সেলে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে আমাদের একটা এক্সেল ফাইল তৈরি হয়ে যাবে ওকে আমাদের এখানে ধরেন আমাদের একটা ইয়া হয়ে গেছে নাম দিতে বলতেছে ধরেন আমি New York sorry gym California city proof এখানে লিখে দিলাম হচ্ছে প্রুফ বা ওয়ার্ক প্রুফ ওয়ার্ক প্রুফ অথবা বাইরের নাম দিতে পারেন এখানে যা খুশি আপনি দিতে পারেন কিছু যায় আসে না এখানে আপনি প্রথমে দিবেন হচ্ছে লং বা সিরিয়াল হ্যাঁ এখানে দেন হচ্ছে লং দেন প্রথমে আমি দিয়ে দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি কীভাবে তৈরি করতে হয় তো এখানে ধরতে পারেন হচ্ছে ধরেন business name okay business business name তারপরে দিতে হবে হচ্ছে আপনার ওয়েবসাইট নেম দিবেন okay website website link website link দিবেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পর আপনি দিবেন হচ্ছে তারপরে দিতে পারেন হচ্ছে অ্যাড্রেস ধরেন আমি এখানে অ্যাড্রেস অ্যাড্রেস ওকে অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যাড্রেস ওকে তারপরে এখানে ধরেন কয় ঘন্টা খোলা থাকে আওয়ার্স ওপেন ওপেন আওয়ার্স অথবা শুধু আওয়ার্স দিয়ে দিলেই বুঝবে তারা সমস্যা নাই আওয়ার্স আওয়ার্স ওকে তারপরে আপনি দিতে পারেন এখানে হচ্ছে রিভিউ মানে গুগল ম্যাপে কতগুলো রিভিউ আছে সেটা আপনি কালেক্ট করতে পারেন review review review okay views review তারপরে আপনি দিতে পারেন হচ্ছে রেটিং রে ট্রিং আপনার বায়ার যদি আরও ইনফরমেশন চায় বায়ার কিন্তু আরও অনেক ধরনের ইনফরমেশন চেতে পারে ধরেন এখানে এটা দিলাম এবার ধরেন আমি আরও দিতেছি সেটা হচ্ছে phone number phone number okay আমি ফোন নাম্বার দেই সবগুলোতে পাইতে পারেন নাও পাইতে পারেন ফোন নাম্বার দ এরকম অনেক কিছু চাইতে পারে হতে পারে ইমেজ ইউআরএল তারপরে গুগল আইডি লোকেশন তারপরে কন্ট্যাক্ট নাম্বার তারপরে বিজনেস ক্যাটাগরি ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি যা কিছু চাই আপনি দিতে পারবেন কিভাবে দিবেন ধরেন আমি এখানে কয়টা তৈরি করলাম হুম তৈরি করে এটা একটু মডেলিং করি আমি ধরেন এটা আমি চোদ্দো করে দিলাম চোদ্দো করে দিয়ে এই কালারটা আমি ধরেন একটা হলুদ কালার দিয়ে দিলাম দেখতে কিন্তু আমার এখন ভাল লাগতেছে জিনিসটা ঠিক আছে এবার আমি কিভাবে ম্যাপগুলো বের করব ধরেন এই একটাতে আমি যাব ধরেন এই একটা আমি ওপেন করব তো এই ম্যাপটা আমি ওপেন করি হ্যাঁ ম্যাপটা কিন্তু ওপেন করা হয়ে গেছে ওপেন করার পরে প্রথমে কি আছে এটা হচ্ছে তার বিজনেস নেম ওকে আমি এটাকে কপি করব তো এটা হচ্ছে বিজনেস নেমের জায়গায় আমি দিয়ে দিব তো এখানে বিজনেস নেম জায়গায় দিয়ে দিলাম তারপরে ধরেন এবার কি দিব অ্যাড্রেস অ্যাড্রেস কোনটা এটা হচ্ছে অ্যাড্রেস ওকে ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসের জায়গায় আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে কি দিব হচ্ছে ধরেন ফোন নাম্বার আমি যতগুলো পাই প্রথমে সবগুলো আগে দেওয়ার ট্রাই করি phone number okay phone number তা লাস্টের দিকে ফোন নাম্বার দিয়ে দিলাম সরি এখানে ইরো আসতেছে কেন ওকে আমাকে একটা কাজ করতে হবে লিঙ্কটা চলে আসতেছে আমি একটা কাজ করি লিঙ্কটা ক্লোজ করে দিই এক সেকেন্ড একটু সময় লাগবে ধৈর্য সহকারে একটু কুল ওকে তো এখানে আমি দিয়ে দিলাম ওকে আমি প্লাস আইকনটা ইউজ না করি শুধু আমি এটা ইউজ করে দিই এটা হচ্ছে ফোন নাম্বার এবার নিবে আই থিঙ্ক এবার নেওয়ার কথা এবার নিছে তো এটা নেওয়ার পর তারপরে আমরা নিব হচ্ছে ধরেন ওপেনিং আওয়ার্স ওকে ওপেনিং আওয়ার্সটা কীভাবে নিব এখানে দেখেন সানডে চব্বিশ ঘন্টা এত এত এত সবগুলো কপি করবেন এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যত কিছু আছে আমি কপি করব এক সেকেন্ড আবার কপি করি কন্ট্রোল সিদা কপি করবেন কন্ট্রোল সিদা কপি করার পর আমি আবার কোথায় যাব ওপেনিং আওয়ার্স এখানে যাব এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমার কী কী পাস আছে রেটিং বাদ আছে রিভিউ বাদ আছে তো এখানে আমি নিচে দিকে আসি দেখি ওয়েবসাইটটা কোথায় আছে এই দেখেন ওয়েবসাইট এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে আমি চলে গেলাম এটা হচ্ছে তার ওয়েবসাইট এখানে কপি করলাম এটা আর দরকার নাই তো আমি ধরেন ওয়েবসাইটের জায়গাটাতে আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার মোটামুটি সবই হয়ে গেল ওয়েবসাইট হয়ে গেল অ্যাড্রেস হয়ে গেল ওপেনিং আওয়ার্স এবার রিভিউ আর রেটিংটা বাদ আছে তো আমি এটা কোথা থেকে দিব রিভিউটা দেখব কোথা থেকে ওকে এখানে রিভিউ আছে হচ্ছে বাউান্নটা রেটিং আছে হচ্ছে ফোর পয়েন্ট ফোর তো আমি এই দুইটা দিয়ে দিই রেটিং হচ্ছে বাউান্নটা রেটিং হচ্ছে রেটিং হচ্ছে বাউান্নটা আর ফোরই ওকে আর এখানে হচ্ছে আমাদের রিভিউ হচ্ছে four point four rating okay review rate sorry rating sorry এটা ভুল হয়েছে এটাই হবে রিভিউ আর এটাই হবে রেটিং এখানে দিব ফোর পয়েন্ট ফোর আর এখানে দিব হচ্ছে আপনার রিভিউ দিব হচ্ছে বাউন্নটা আমার কাজ শেষ এইভাবে আপনি মোটামুটি ধরেন এটা হচ্ছে এক নাম্বার শীট মানে একটা এক নাম্বার এক এক নাম্বার তাহলে এক নাম্বারে এটা করলেন এভাবে আপনি যতগুলো আছে সবগুলো আস্তে আস্তে করতে হবে হ্যাঁ আপনার যতগুলো বের করতে হবে এরপরে এটা তারপরে এটা তারপরে নিচের দিকে এইভাবে আপনি যাবেন ফোন নাম্বার সব কিছু আপনি পাবেন আশা করি এই কাজটা আপনি ইজিভাবে করতে পারেন একদম সহজ স্ক্র্যাপিং করার যদি সফটওয়্যারের কাজটা দেখতে চান তাহলে কষ্ট করে কমেন্ট করতে হবে যদি বেশি কমেন্ট পড়ে তাহলে সফটওয়্যারের কাজটা দেখাবো তাহলে এক ক্লিকে সব কিছু হয়ে যাবে ঠিক আছে অথবা গুগলে যে সার্চ করতে পারেন map Google map Google map map scraping scraping extraction তাহলে অনেক এক্সট্রেকশন পেয়ে যাবেন ঠিক আছে এগুলোতে করা যাবে একটু কষ্ট করে দেখে নিতে হবে ঠিক আছে এত কিছু আমি বললাম না কারণ সব কিছু সব সময় বলা যায় না আর সব কিছু ইউটিউবের ভিডিওর ভিতরে শেয়ার করা যায় না তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো যদি চান তাহলে সেক্ষেত্রে আমাকে ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে হবে তো যদি এখানে আমাকে গাইডলাইনটা পড়তে হবে যে এখানে এটা করতে দিবে কিনা গুগল বা ইউটিউব যদি করতে দেয় তাহলে ভিডিও পাবলিশ করতে পারবো নয়তো আমার ওয়েবসাইটে ভিডিওটা পেয়ে যাবেন নিউ লাইফ প্ল্যানিং আইটি ইনস্টিটিউটে চলে যাবেন আশা করি ভিডিওটা পেয়ে যাবেন ওইখানে ব্লগ পোস্টে ব্লগ পোস্টটা চেক করলে আপনি পেয়ে যাবেন মানে ব্লগিংটা চেক করলে পেয়ে যাবেন ওকে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এবং আমি আশা করি আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই কাজটা করতে পারবেন এবং এটা কিন্তু একদম ইজি ঠিক আছে একদম ইজি একদম ইজিতে কিন্তু আপনি এই কাজটা করে ইনকাম করতে পারবেন যেহেতু এখন চাহিদা অনেক বেশি আছে আর মানুষ সংখ্যা খুবই কম আপনি চাইলে কিন্তু এই সার্ভিসটা দিতে পারেন ঠিক আছে এটা দেখবেন যে এক দুই বছর পরে এরকম হবে যে এখানে আপনি পঞ্চাশ হাজার সার্ভিস হয়ে যাবে যদি আপনার এখন থেকে যদি কাজ শুরু করেন তো দেখা যাবে যে এক বছর পরে আপনার রিভিউ হয়ে গেছে দুই তিনশো তখন আপনার পিছনের দিকে তাকাতে হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ